আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেল বিডি নিউজ থ্রি সিক্সটিতে তারকা খচিত অষ্টমীর সকাল যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের পেজে এই মন্তব্য ভারতের তারকা নির্মাতা শ্রীজিৎ মুখার্জির সঙ্গে দুটি ছবি আজ রোববার অষ্টমীতে তোলা এই দুটি ছবিতেই তার পাশে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনয়শিল্পী ও মডেল মিথিলা কলকাতার আলিপুরের সুরুচি সংঘের পূজা মণ্ডপে তোলা দুটি ছবির আরেকটিতে আছেন শ্রীজিৎ মিথিলা নেতা ও লোকসভার সাংসদ ও চিত্রনায়িকা নুসরাত আর তার স্বামী নিখিল জৈন ঘণ্টাখানেক আগে ছবিটি শেয়ার করেছেন সৃজিত এর মধ্যে লাইক আর মন্তব্যের ঝড় সেখানে অষ্টমীর শুভেচ্ছা জানানোর পাশাপাশি ছবির মানুষদের অভিনন্দন জানাচ্ছেন অনেকেই একজন বন্ধু লিখেছেন গুজব তাহলে সত্য ছিল আপনাদের বিবাহ বন্ধনের জন্য অভিনন্দন অভিনেত্রী স্বাতী বসু মুখার্জি লিখেছেন ভালো থেকো ভালো রেখো স্বরূপ নন্দী নামে আরেক ভক্ত লিখেছেন ভালো দুই বাংলা জুড়ে যাবে সময় বাড়ছে মন্তব্য আর লাইক বাড়ছে সৃজিতের ছবিতে বাংলাদেশের মিথিলার সঙ্গে ভারতের চলচ্চিত্র নির্মাতা শ্রীজিৎ মুখার্জিকেও নিয়ে বেশ কিছুদিন ধরেই ফিসফাস ফুসফুস চলছিল বিনোদন জগতে দুজনকে প্রায়ই দেখা যায় নানা জায়গায় তবে বারবারই তারা একে অপরকে জাস্ট ফ্রেন্ড বলে দাবি করে আসছেন কিছুদিন আগেও পারিবারিক আবহে ছবি দিয়ে সংবাদের শিরোনামে অংশ হয়েছেন তারা এবার আবারও খবরের শিরোনামে এসেছেন শ্রীজিৎ ও মিথিলা গত তেইশ সেপ্টেম্বর ছিল শ্রীজিৎ মুখার্জির জন্মদিন ওই দিন কেক কাটার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিথিলা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোই সেই ছবি এখন ভাইরাল ওই সময় ভারতের বাংলা পত্রিকা এই সময় সৃজিতের জন্মদিনের মিথিলার উপস্থিত থাকার খবর প্রকাশ প্রকাশ করেন খুব দ্রুত তারা বিয়ে করছেন এমন অনেক গুঞ্জন শোনা যায় মিথিলা ও সৃজিত এখন আর একা নেই এমনটা বলছে ভারতের এই পত্রিকা টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে সৃজিত মিথিলার প্রেম দারুণ জমেছে সেই প্রতিবেদনে লেখা হয় ঈদের ছুটিতে বাংলাদেশ থেকে সৃজিতের সঙ্গে দেখা করতে যান মিথিলা ওই সময় সৃজিত তার রাজারহাটের বাড়িতে এক যে ছিল রাজা ছবিটির জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার খুশিতে ঘরোয়া পার্টির আয়োজন করেন সেখানে সৃজিত বন্ধুদের সঙ্গে পরিচয় করিয়ে ফিরিয়ে দেন মিথিলাকে দক্ষিণ কলকাতায় মিথিলাও নাকি এমন একটি আয়োজন করেন সেখানে নিমন্ত্রণ পেয়েছিলেন শ্রীজিতের কাছের বন্ধুরা বর্তমানে একা তকমা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন শ্রীজিৎ বিভিন্ন সময়ে তার প্রেমিকাদের তালিকায় উঠে আসে স্বস্তিকা মুখোপাধ্যায় রীতা ভরির চক্রবর্তী রাজনন্দিনী সহ আরো অনেকের নাম এই তালিকায় সর্বশেষ যুক্ত হয়েছেন মিথিলার নাম মিথিলার সঙ্গে সম্পর্ক নিয়ে গত মার্চে শ্রীজিৎ মুখার্জি প্রথম আলোকে বলেন আমি দু সাল থেকে আজ পর্যন্ত যে যে কজন নায়িকার সঙ্গে কাজ করেছি তাদের মধ্যে নব্বই শতাংশের সঙ্গে এমন জল্পনা হয়েছে এটাকে আমি পেশাগত বিড়ম্বনা হিসেবে মেনে নিয়েছি ঐতিহাসিকভাবে দেখলে এমন জল্পনা অধিকাংশ সময়ই ভিত্তিহীন হয়েছে আর কিছু সময়ে সঠিক হয়েছে যেহেতু আমি ভবিষ্যৎ সম্পর্কে কিছু জানি না তাই ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে বলা মুশকিল তবে মিথিলা আমার ভালো বন্ধু তা নিয়ে কোনো সংশয় নেই জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহসানের সঙ্গে মিথিলার বিয়ে হয় দু সালে তিন আগস্ট তাদের বিবাহ বিচ্ছেদ হয় দু সালের জুলাই মাসে আপাতত মেয়েকে নিয়ে একা তকমা নিয়েই ঘুরে বেড়াচ্ছেন মিথিলা বিডি নিউজ থ্রি সিক্সটিকে দেয়া এক সাক্ষাৎকারে মিথিলা জানান জনমনে গুঞ্জন থাকলেও তাহসান খান এবং মিথিলার এক হবার আর কোনো সম্ভাবনাই নেই আপাতত তিনি তার ক্যারিয়ার নিয়ে ভাবছেন ব্যক্তিগত কিছু প্রশ্নের প্রেক্ষিতে তিনি বিডি নিউজ থ্রি সিক্সটিকে বলেন ব্যক্তিগত কোনো সম্পর্ক বা ব্যক্তিগত কোনো তথ্যকে তিনি মিডিয়ার সামনে তুলে ধরতে চান না